আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন দুস্থ অসহায় রোগীদের মাঝে পাঁচ লক্ষ টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে দশজন রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার এই চেক বিতরণ করা হয় গতকাল জেলা জজ আদালত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন সংসদ সদস্য কানেজ ফাতেমা আহমেদ এ সময় সংসদ সদস্য আশিকুল্লা রফিক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কাইসার আলী গতকাল উখিয়া খাদ্য গুদাম পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি প্রান্তিক কৃষকের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ধান ও চাল ক্রয়ের টার্গেট পূরণের নির্দেশনা প্রদান করেন এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক ও উপজেলা খাদ্য গুদামের এলএসডিও শিমুল দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া কাদু গুদামে চাল ও ধান গুদামজাতকরণ দেখে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগের খাদ্য নিয়ন্ত্রক টেকনাফে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব সোনার ফসল ঘরে তুলতে কৃষকের ব্যস্ততার যেন শেষ নেই ফলন ভালো হওয়ায় কৃষকরা এবার খুশি বোরো চাষিরা জানান অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং বিনামূল্যে বীজ প্রশিক্ষণ ও বিভিন্ন কৃষি উপকরণ প্রদান কৃষকের জন্য সহায়ক হয়েছে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় দুই হাজার সাতশত পঁচিশ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে মহেশখালী পৌরসভার পুটিবিলা খুশ্যামার পাড়া কমিউনিটি ক্লিনিকের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল দুপুরে কমিউনিটি ক্লিনিক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর হামিদুল হক ও আনোয়ার হোসেন মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ জলবায়ু পরিবর্তন মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক এক সেমিনার পরিবেশবাদী সংগঠন centre for environment human rights and development forum গতকাল বিকালে এই সেমিনারের আয়োজন করে মহেশখালী আইল্যান্ড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়তুল্লাহ বাবুল সংগঠনের প্রধান নির্বাহী মোহাম্মদ ইলিয়াস মিয়া এতে সভাপতিত্ব করেন এতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন মানবাধিকার তারুণ্য ও নেতৃত্ব শিক্ষা ও দক্ষতা এবং কৃষি ও